আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে আট বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক বছর আট বছর পূর্বে পিতার বয়স পিতার বয়স আট এক্স বছর বর্তমানে বর্তমান পুত্রের বয়স এক্স যোগ আট এক্স সমান সমান এক্স যোগ আট পিতার বয়স এত বছর দশ বছর দশ বছর পর পুত্রের বয়স হবে আট এক্স যোগ আঠারো বছর দশ বছর পর পিতার বয়স হবে এক্স যোগ আঠারো প্রশ্ন মতে প্রশ্ন মতে আট এক্স যোগ আঠারো সমান সমান দুই এক্স আঠারো বা আট এক্স যোগ আঠারো টু এক্স ছত্রিশ আট এক্স তো এটা এটা শুনে নিলাম ছত্রিশ মাইনাস আঠারো ছয় এক্স আঠারো আঠারো ভাগ ছয় তিন ছয় আঠারো তিন বর্তমানে পুত্রের বয়স বর্তমানে পুত্রের বয়স বর্তমানে পুত্রের বয়স থ্রি এক্স প্লাস আট সমান সমান এগারো বছর বর্তমানে পিতার বয়স বত্রিশ বছর উত্তর পুত্রের বয়স এগারো বছর পিতার বয়স বত্রিশ বছর